সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন টেকমল পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিউয়ার্স আপনাদের জন্য আজ আমি নিয়ে এলাম নতুন একটা টিউটর টিউটরটা হচ্ছে যারা মোবাইল দিয়ে ইউটিউব ইউজ ইউজ করে অথবা যারা মোবাইল দিয়ে ইউটিউব ইউজ করতে চাইতেছে বর্তমান যে কোনো চ্যানেল যে কোনো চ্যানেল একটা ক্রিয়েট করবো বা চ্যানেল খুলবো বা ফোন দিয়ে কীভাবে কাজ করবো তো ভিউর্স নো টেনশন ফোন দিয়েও আপনি ইউটিউব চালাতে পারবেন এর জন্য দরকার আপনাকে ছয়টা অ্যাপস যা আমি যা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং আপনারা ইচ্ছা করলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো তো ভিউর্স কথা না পারে এখন টিউটোরিয়ালটা যাবো টিউটোরিয়ালটা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বাটনটি ক্লিক করবেন তো ভিওর ছয়টা অ্যাপস হচ্ছে প্রথমত আপনাকে ইউটিউব ইউটিউব তো ইউটিউব যেটাতে আপনি ভিডিও মেলে দেখবেন সেটা ইউটিউব এটা অ্যাপস লাগবে দ্বিতীয়ত হলো ইউটিউব ট্যাগ মানে আপনি যে আপনি যে টিউটোরিয়ালটা তৈরি করবেন সেই টিউটোরিয়ালটার মেন হলো ট্যাগ মানে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কিসের উপর এই ট্যাগের উপর তো আপনি এখান থেকে ছাড় দিলে আমি মিউজিক ছাড় দিলাম মিউজিক তো এখান থেকে আপনার ভিডিও লিঙ্কটা দিয়ে সার্চ দিতে হবে সার্চ দিলে এখানে ট্যাগ আসবে আপনি চাইলে বেছে বেছে যেগুলো ভালো ট্যাগ সেগুলো ইউজ করে নেবেন আর বিশেষ করে মেন কিন্তু ট্যাগই ট্যাগের উপর কিন্তু আপনি ভিডিওটা র্যাঙ্ক করবে ট্যাগ যদি বাধা না হয় আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না দ্বিতীয় নম্বরে ইউটিউব স্টুডিও স্টুডিও স্টুডিও হলো আপনার মেইন সব ইউটিউবে আপনার সাবস্ক্রাইবে কত ওয়াচ টাইম কত আপনার ভিউজ কত এখানে সব আসবে দেখুন আমার এই চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার দেওয়া আছে ওয়াচ টাইম চারশো সাতাশ মিনিট ভিউজ ছয়শো একচল্লিশ আবার এখানে দেখুন একশো উনপঞ্চাশ জন সাবস্ক্রাইবার তো ভিউজ এখানে আপনি অনেক নিয়ম পাবেন এখানে আপনার আছে অ্যানালাইজড দেখুন আপনার কোন ভিডিওটা সর্বোচ্চ র্যাঙ্ক করছে এই যে জিএসসি আমার করছে জিএসসি জিডিসি এই চ্যানেলটা আমি ইউজ করি না শুধুমাত্র টিউটোরিয়ালটা দেখানোর জন্য আমি চ্যানেলটা করেছিলাম অষ্টআশি পার্সেন্ট দেখুন তিনশো চুয়ান্ন ওয়াশ সর্বোচ্চ বেশি এটা আমার এখানে রিভিং এখানে আপনি অনেকগুলো অপশন পাবে যার এগুলো এখন দরকার নেই যখন আপনার চ্যানেলটা একটু পপুলার হবে তখন আপনি বুঝবেন আপনি নিজে বুঝে নেবেন এত ইউটিউব স্টুডিওর মেইন দাগ তো এখানে প্লে লিস্ট সো এটা হলো আপনার ইউটিউব স্টুডিও আর হলো কাইন মাস্টার আপনার ইউটিউবে মূল মেইন হচ্ছে এই কাইন মাস্টার আপনি এই আপনি এই কাইন মাস্টার ছাড়া আপনি কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারবেন না এখানে কাইন মাস্টার দিয়ে আমরা নানা রকম ভিডিও তৈরি করি এবং নানা রকম অনেক কিছু অনেক কিছু তৈরি করে থাকি সাবস্ক্রাইবের লিঙ্ক ইন্ট্রো লিঙ্ক অনেক লিঙ্ক তৈরি করে থাকি এই কাইন মাস্টার দিয়ে আমাদের যে টোটাল ভিডিও ই করা যায় সব এই এই এই কাইন মাস্টার দিয়ে তো ভিওর ইউটিউব যদি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাইন মাস্টার দরকার হবে আর তারপর হলো পিক্স ল্যাব ফটো এডিট আপনার ইউটিউবের যে থাম্বেলটা তৈরি করবেন তাহলে এই পিক্স ল্যাব এই এই পিক্স ল্যাব দিয়ে তাই আমি বানাইছিলাম এই থাম্বেলটা সো এখান থেকে আপনারা নানা রকম থাম্বেল খুঁজে পাবেন নানা রকম থাম্বেল তৈরি করতে পারবেন এরকম থাম্বেল টিউটোরিয়াল আমার দেওয়া আছে আপনি ওখান থেকে দেখতে পারেন যে আমি কীভাবে থাম্বেলটা তৈরি করি তৈরি গেল এখানে আপনি ইউটিউব ইউটিউব লোগো তৈরি করতে পারবেন নানা রকম কাজ করতে পারবেন তারপর হলো ডু ইউ রেকর্ড যেটা মেন ইউটিউবে আপনি যদি ডেস্কটপে কোনো কিছু ভিডিও করতে চান তাহলে মোবাইল দিয়ে তাহলে আপনাকে এটা নিতে হবে আর যার কাছে যেটা পছন্দ আমার কাছে এটাই ভালো লাগে তাই আমি এটাই ইউজ করি তো ভিউর্স যারা ইউটিউবে মোবাইলে কাজ করতে চান তাদের আমি মোটামুটি আইডিয়া করি এই ছয়টা সফটওয়্যার হলেই যথেষ্ট আর কোনো সফটওয়্যার আপনার দরকার নেই এই ছয়টা সফটওয়্যারই ইউটিউবে সর্বোচ্চ মেন তো আমি চাই এই ছয়টা সফটওয়্যারই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পারলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেও পাবেন তো ভিওর্স এই ছিল আজকের টিউটর টিউটরটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টের সময় আমাদের একটু জানাবেন আর বিশেষ করে যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী টোল নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার আসবো বায়